কণ্ঠ যখন দিয়েছ প্রভু এই গানটা হলো আমি বেশি শুনাইনি তাও একদিন শুনাইছি আর আজকে শুনাইছি কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান মনে আছে স্বপ্ন কত যে কত প্রাণে আছে কত আশা বুকে আছে তোমার প্রেম রাসুলের ভালোবাসা ও গো প্রভু তুমি যে রহিম আমার উপরে তোমার রহম করো দান দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান ও প্রভু দাও না সেই ময়দান এই গান আরো আছে আমি